এবং দিন শেষে সুন্দর সুন্দর গুজব তৈরি করে তারা প্রতিবেদন দেয় যে কোন গুজব কতটুকু সফল হলো তো ভিপিনুরের যে এডিটিং করা ছবি এটা সেরকম একটি গুজবেরই একটা অংশ তো যারা নিউজ করছে আমি সে সকল সাংবাদিক ভাইদেরকে বিনয়ের সাথেই বলি গত কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি শিকারী সাংবাদিকতা বলে একটা শব্দ তিনি ব্যবহার করলেন শিকারী সাংবাদিকতা কি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিবর্গকে আক্রমণ করার উদ্দেশ্যে নিউজ করা হলো শিকারী সাংবাদিকতা শিকারী সাংবাদিকতা কখন বলা হবে যখন কোনো সাংবাদে যে ব্যক্তিকে ভিকটিম করা হচ্ছে তার কোনো বক্তব্য নেওয়া হচ্ছে না তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না তখন ওটাকে বলা হচ্ছে শিকারী সাংবাদিকতা তো এই বিষয়ে যারা নিউজ করেছে আমি তাদেরকে বলবো যে আপনারা এই শিকারী সাংবাদিকতার কাজটি করেছেন আপনারা একটা নিউজ ছবি পাইলেন ছবি পাইলেন আপনারা অবশ্যই স্বপন ভিডিও নামে একটা ভিডিওগুলো দেখেছেন সেখানে আত্মগুল আত্মগুলের আত্মগুলের জায়গায় বসে আছে স্বপন ভাই অনেক সুন্দরভাবে এডিটিং করেছেন ভিডিও মানে চলমান আর্তগুলকে সরিয়ে দিয়ে সে স্বপন নিজে বসে গেছে এবং আপনার হলো নয়ন বলছে যে আর্তগুল স্বপন বলছে আরে না আমি স্বপন ঠিক আছে এতটাই কনফ্লিক্টিং একটা অবস্থা অর্থাৎ মানে আমাদের শব্দ আমার কথার দশটা শব্দ নিয়ে নতুন করে একটা বাক্য তৈরি করা যায় এতটুকু এডিটিং সম্ভব আমার ছবি নিয়ে অন্য একটা ভিডিওর সঙ্গে আপনারা পুতিন এবং আপনার হলো আমেরিকার প্রেসিডেন্ট দুইজনের বিভিন্ন ঝগড়াগুলো দেখেছেন মনে হয় যে কী লেভেলের ভিডিও যদি এই লেভেলে এডিটিং করা যায় তাহলে একটা ফিক্সড ছবি কেন এডিটিং করা যাবে না আমার প্রশ্ন দ্বিতীয় হলো ওই ওইখানের হোটেল ওইখানের আপনার হলো শিডিউল সব কিছুই তো অবশ্যই আছে সিসি ক্যামেরা ফুটেজ আছে যেহেতু দুবাই কাতারের মতো জায়গা তা আমার প্রশ্ন হলো সেই বিষয়গুলো সংগ্রহ করার আবেদন জানাই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সাংবাদিকতা করছেন আমরা সবই জানি কারণ আজকে কালোবেলা যে পত্রিকাতে কালবেলা যে পত্রিকা সেই পত্রিকাতে তারা নিউজ করেছিল ভিপির ছবি দিয়ে এবং কিছু অসত্য তথ্য দিয়ে নিউজ করেছিল সেই ফ্যাক্ট চেকগুলো আমরা দিয়েছি যে কি কি অসত্য তারা দিয়েছে প্রতিবাদ লিখে আমরা পাঠালাম হ্যাঁ প্রতিবাদ তারা ছাপলো দুঃখের বিষয় কিছুক্ষণ পরে প্রতিবাদ গায়েব হয়ে গেছে তাহলে বোঝেন যে যে প্রতিবাদটি লিখেছে সে সরল মনেই প্রতিবাদটি ছেপেছিল কিন্তু তার যে আব্বা বসে আছে যার নির্দেশে এই ছবিগুলো ছড়াচ্ছে সে আব্বাদের নির্দেশে ছবি নিউজ আবার ডিলিট করে দিয়েছে তাহলে অবস্থা কতটুকু আপনারা চিন্তা করেন আমি বলি যে সত্যের সামনে অসত্য কখনো দাঁড়াতে পারে না সত্যের সামনে অসত্য দাঁড়াতে পারে না তারা যেভাবে মামনুল হককে ফাঁসিয়েছে তারপরে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন পুলিশ হামলা করলো পুলিশ বোমা ফাটালো মামলা হলো ফখরুলের নামে এবং অদ্ভুতভাবে পুলিশ আমরা ভিডিও দেখালাম যে পুলিশ বাইক ফেলে দিচ্ছে বাইকে বাইক ভাঙচুর করতেছে ভাঙচুর করে ওই জায়গাগুলো ছবি নিচ্ছে আবার ছবি নিচ্ছে অর্থাৎ তারা ফিল্ম ডেভেলপ করছে তো এই সব কিছুই সম্ভব আমি শুধু বলবো যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নুরুল হক নূরকে অনেক বেশি ভালোবাসে এবং এই জায়গাটাই মূল সমস্যা যে একটা রাজনীতিবিদ অল্প বয়স তাকে এত কেন ভালোবাসবে সহ্য করতে পারছে না সহ্য নিঝুমরা সহ্য করতে পারে না তন্ময় আহমেদ সহ্য করতে পারে না তাদের যে প্রধান নেত্রী সর্বোচ্চ নির্বাহী সেও সহ্য করতে পারে না এবং হিংসা এবং ঈর্ষা থেকে যে কি আমরা যখন দুবাইয়ে যাই তখন কেউ দেখতেও আসে না আর বিপিনুর দুবাইয়ে গেছে হাজার হাজার মানুষ ভিড় করতেছে দেখার জন্য এটা তো মানে তাদের টেনশনে লেগে গেছে এবং অনেক অনেক মন্ত্রী এমপি লুকায় লুকায় যায় লুকায় লুকায় আসে তারা ওই সাহস ও হিম্মত নাই কারণ তারা বাংলাদেশে যে অন্যায় করেছে চুরি চামারি করেছে বিদেশের মাটিতে গিয়ে নিজের চেহারা দেখানোর অবস্থা নাই কারণ এইখানে পুলিশ বাংলাদেশের পুলিশ তাকে ধরতে পারবে কিন্তু বিদেশের পুলিশ আরও সহযোগিতা করবে প্রবাসীরা যদি ক্ষিপ্ত হয় সেই জায়গা থেকে তারা যে আত্মগোপন করে চলে ভিপি কেন আত্মগোপন না করে যায় সহ সমাবেশ করে দুবাইয়ে কবে কোন আওয়ামী লীগের নেতা সমাবেশ করছে কে কোনোদিন দেখেছেন কাতারে কোন আওয়ামী লীগ নেতা কবে সমাবেশ করছে দেখছেন সৌদি আরবে কোন আওয়ামী লীগ নেতা কবে গিয়ে সমাবেশ করছে এটা কেবল ভিপি নুরি করেছে কারণ তার সেই গ্রহণযোগ্যতা আছে এরা ঈর্ষান্বিত হয়ে হিংসা এবং ক্রোধের জায়গা থেকে এই প্রপাগণ্ডা ছড়াচ্ছে আমরা অনুরোধ করব যে রাজনীতি করছেন রাজনীতির ময়দানে সঠিক সত্য ইনফরমেশন দিয়ে আপনারা কাজ করেন আপনাদেরকেও মানুষ ভালোবাসবে ধন্যবাদ তারেক ভাইকে যারা কথাগুলো শুনছেন আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটু বলতে চাই সেটি হলো দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন রাজনীতিবিদ সেই রাজনীতিবিদের জামিন দিয়েছে হাইকোর্ট এখন রাষ্ট্রপক্ষ নাকি আপিল বিভাগে তারা এখন জামিন স্থগিত সে আবেদন করবে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও দীর্ঘদিন কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র হচ্ছে যেমনিভাবে আলেমুল আমাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে আমরা আজকের এই লাইভ থেকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে যে হাইকোর্টে জামিন দেওয়া হয়েছে আমরা মনে করি তাদেরকে অনতিবিলম্বে কারাগার থেকে বের করে দিতে হবে তাদেরকে আর কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র করা যাবে না একই সাথে সকল আলেমুলামার মুক্তি দাবি করছি এবং নুরুলক নূরকে গ্রেপ্তার করার কোন ধরনের ষড়যন্ত্র করবেন না গণ অধিকার পরিষদ হকের পথে রয়েছে ন্যায়ের পথে রয়েছে গণ অধিকার পরিষদ চুরি চামারির রাজনীতি করে না মানুষকে নির্যাতন নিপীড়ন করার রাজনীতি করে না গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে আগে দেখতেন ফেসবুকে অনেকে লিখত আহেড পলিটিক্স কিন্তু যেদিন থেকে কোটা আন্দোলন শুরু হয়েছে আর কেউ লেখে না আহেড পলিটিক্স অর্থাৎ তরুণ প্রজন্মকে আমরা সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছি আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবার জীবনের নিরাপত্তা থাকবে সাম্য থাকবে ন্যায় বিচার থাকবে ভোটাধিকার থাকবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান নিয়ে গণ অধিকার পরিষদে এগিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কারণ গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট জনগণের চতুর্থ স্তম্ভ হিসাবে গণমাধ্যমকে আমরা বলি স্বীকার করি এবং মানি সেই জায়গা থেকে গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে আহ্বান থাকবে আপনারা আপনাদের দায়িত্বশীল আচরণ বজায় রাখবেন এমন কোনো তথ্য এমন কোনো ছবি দিয়ে নিউজ করবেন না যাতে জনমনে বিভ্রান্তির তৈরি হয় বিভ্রান্তির সৃষ্টি হয় আমরা পরিষ্কারভাবে আমাদের বার্তা আমাদের মেসেজ আজকে দলীয় প্যাডে দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছি আমরা স্পষ্ট বলেছি সেখানে আমাদের দলীয় বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আর যে মির্জা ফখরুল মির্জা আব্বাস থেকে শুরু করে এই যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে ধরনের দমন নিপীড়ন নির্যাতন এই সরকার চালাচ্ছে এর মাধ্যমে পরিষ্কার আগামীতে যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিষ্ঠ বলিষ্ঠ ভূমিকা পালন করবে তাদেরকে বেছে বেছে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনে নেমেছে এই সরকার তার ওই ধারাবাহিকতায় এই মুহূর্তে রাজনীতির মাঠে বলিষ্ঠ ভূমিকা পালন করছে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব নুরুল হক নূর এই জন্য ভিপি নূর এবং গণ অধিকার পরিষদকে পাবলিকের সামনে কালারিং করার জন্য পরিকল্পিতভাবে তারা এই ধরনের নিউজগুলো করাচ্ছে এই ধরনের ভৈফর এডিটিং ছবি ব্যবহার করে তারা এই কাজগুলো করাচ্ছে আমি জনগণের উদ্দেশ্যে একটি বার্তাই দিতে চাই একটি কথাই বলতে চাই মানবতার শত্রু ইসলামের শত্রু এমন কোনো দেশ এমন কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দলের সাথে গণ অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না থাকবে না থাকবে না এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই জায়গায় আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন কথা বলবে রাশেদ খান একই সাথে সকল আমার মুক্তি দাবি করছি এবং নুরুল নূরকে গ্রেপ্তার করার কোন ধরনের ষড়যন্ত্র করবেন না গণ অধিকার পরিষদ হকের পথে রয়েছে ন্যায়ের পথে রয়েছে গণ অধিকার পরিষদ চুরি চামারির রাজনীতি করে না মানুষকে নির্যাতন নিপীড়ন করার রাজনীতি করে না গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে আগে দেখতেন ফেসবুকে অনেকে লিখত আহেড পলিটিক্স কিন্তু যেদিন থেকে কোটা আন্দোলন শুরু হয়েছে আর কেউ লেখে না আহেড পলিটিক্স অর্থাৎ তরুণ প্রজন্মকে আমরা সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছি আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবার জীবনের নিরাপত্তা থাকবে সাম্য থাকবে ন্যায় বিচার থাকবে ভোটাধিকার থাকবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান নিয়ে গণ অধিকার পরিষদে এগিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম